হুম স্যার আপনি যে এই যে আমার এদের রেগুলার টিপান মানে হাত পা টিপান আর ওইদিকে ছাত্রকে পড়ালেখা আর যত্নের অভাবে একেবারে তো হুগা মারা সারা এই খবর যদি আমাকে দীপু আপা জানে কাইটা দিব দিব মানে আরে আপনি খালি ওই দিকে যান কাকে আমি তো কইছি শিক্ষকের খাতায় থেকে আপনার নাম কেটে দিব ডর দে হেলদি ফোর্স এই কাটে দেখে লাইনে দেখ তুই আগে টিপ মানে পাও আর ও আইলে ওই লোক কানি সবসময় থাকে চশমা পরে আইলেও কিছু দেখা পারবো না এই তুই কিন্তু দিন দিন বিটিএস এর মতো হয়ে যাইতে তোর তুই এখন আমার টিপানো বাদ দিয়ে খুশাস আরে ধরু প্রিন্সিপাল আরে খালাম্মা ওটা তো বাল না ওটা তো পাল তোর কাছ থেকে তুই বেদবি গুলো শিখছে আপনি আমার মালেন কি লিখে আরেকবার উল্টা পাল্টা কথা কবি থাপ রে কান লাল করে তুই তো হেরে আমার খালাম্মা কইতে কথা আমি তো সবসময় আপুই কই তুমি আমার এখনো আপু বলো আমার আর মাত্র ছত্রিশটা চুল কালো আছে এই বয়সেও তুমি আমার আপু কও আমি তো তোমারে দিমু কি দিবেন মানে তোর জায়গায় অরে বমোশন এখন থেকে তুই আমার পার্টি হালার পর হালা তোর এখনো দেয় নাই দিব কইছি এই আর তুই আমার চশমা নিছিস কে আসলে স্যার এটার মধ্যে একটু ময়লা ছিল তো তাই দুইটা দিছিলাম কিন্তু এই তোরা একটা কথা ভালো মতো শুনে রাখ আজকে আমি এই জায়গায় যার জন্য আসছি সেটা হইলো আমি তগ স্কুলের নামে অনেক রিপোর্ট শুনছি তগ স্কুলের ছাত্র ছাত্রীরা নাকি পরীক্ষায় ফেল করে অনেক বদনাম তগ স্কুলে তুই নাকি ছাত্রকে ঠিকঠাক মতো কেয়ার করস না আসলে ম্যাডাম আমি ছাত্রগত কোনো কেয়ার করি না টেক কেয়ার করি আর এইটাই তোর শেষ সুযোগ সামনে একটা পরীক্ষা আসতেছে এই পরীক্ষায় যদি তোর কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে তাহলে তোরটা আমি এক্ষুনি কেটে দিব মানে শিক্ষকের খাতা থেকে নাম আর তুই যেটা মনে করছস ওইটা কিরে তুই এত খুশি হইতেছিস কে লিগে আরে স্যার আমি তো জানি আপনার পড়ালেখার মানটা কেমন এইবার তো কনফার্ম আপনার সিটটা আমার হয়ে যাইবো এর লেগে আমি নাস্তাছি আর আমি তোর নামে আরো একটা কথা শুনছি তোর নাকি চরিত্র ভালো না হ আপু আপনি একদম ঠিক কথা কইছেন এই হালার পহালা প্রত্যেকটা ম্যাডামের খেয়ে দেয় খেয়ে দেয় মানে মানে টিফিন খেয়ে দেয় ও আচ্ছা এইটা ঠিক আছে কিন্তু তুই এবার শুনে রাখ এইবার যদি তোর স্কুলে একটা ছাত্র বা ছাত্রী ফেল করে তুই যদি ঠিকঠাক মতো কেয়ার না করস তুই যদি স্কুলের ম্যাডাম গোটা খেয়ে দেস মানে টিফিন তাহলে তোর এই চাকরি আর থাকবো না স্যার আপনি কোনো চিন্তাই করেন না আমি থাকতে আপনার এই চাকরি কোনো মতোই থাকবো না মানে এই চাকরি কোনো মতোই যাইবো না আর আপু আপনার কিন্তু এই গোল গোল চশমাতে বিদেশ একটা নায়িকা আছে না তার মতো লাগতেছে এই কথা এর আগে আমারে অনেকেই বলছে কিন্তু কার মতো যিনি লাগতেছে এইটা তো আপনি আমাকে ব্যাট ব্রাদার চ্যানেলের কমেন্ট বক্সে পাইবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক্ষুনি যাই ব্যাট ব্রাদার্সের ভিডিও দেখতেছি আর তোরা কিন্তু ঠিকঠাক মতো ছাত্রকে কেয়ার করিস